বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে হে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমণ হয় কুল সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই গো বসন্ত